সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি মাইনস্টোন কাস্টম অফার কীভাবে তৈরি করবেন বা মেক করবেন সেটা সম্পর্কে আমরা এতদিন যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছিলাম তারা সবাই বেশিরভাগ সেলাররা যেমন আমরা কখনো কখনো মাইলস্টোন নেই আবার কখনো কখনো সিঙ্গেল পেমেন্ট নেই আমাদের যারা নতুন ফ্রিলান্সার আছে তারা স্টোন জিনিসটা কি এটা আসলে কমপ্লিটলিভাবে জানে না অথবা কেউ কেউ জানে তো সিঙ্গেল পেমেন্টটা হচ্ছে আপনি চাইলে বাইরের কাছ থেকে একবারে একটা পেমেন্ট নিতে পারেন ধরেন আপনার টোটাল পেমেন্ট আপনি এক মাস কাজ করবেন যদি আপনি চান বাইরের বাইরের সাথে চুক্তি হলো আপনি এক মাস তার যে কোনো একটা সাইট বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবেন তো হতে পারে ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা আপনি মূলত মনিটাইজেশন করে দিবেন যেহেতু মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট এখন হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং টেন মিলিয়ন ভিউ হইলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন তো এবার আমরা যদি এখানে আসি এখানে সিঙ্গেল পেমেন্টে কি আমরা যেমন একটা চ্যানেল মনিটাইজেশন করে দিলে বায়ারদের কাছ থেকে আমরা মিনিমাম একশো দেড়শো ডলার পর্যন্ত আমরা চার্জ করি তো আমরা এই পেমেন্টটা চাইলে আমরা কি একবারেই নিতে পারি বায়ার আপনাকে একবারে দিয়ে দিল তাহলে এখানে সমস্যাটা কি তো আমরা নিচের দেওয়া মানে মাইনস্টোন থেকেও নিতে পারি সিঙ্গেল পেমেন্ট থেকেও নিতে পারি লাভটা কি যদি আপনার ক্লায়েন্ট যদি বাটপার রিলেটেড হয় এটা আমি বাসাটা একটু অন্যরকম হয়ে গেল আপনার ক্লায়েন্টের যদি দুষ্টু ক্লায়েন্ট হয় তো সেক্ষেত্রে আপনাকে স্টোন অর্ডারটা নেওয়া বেটার হবে আপনার যদি মনে হয় বায়ারটা আপনার সাথে পরবর্তীতে ঝামেলা করতে পারে বা আপনার অর্ডারটা নিলেন মা ফুল পেমেন্ট করার পরে দেখা যাবে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখা যাবে অর্ডারটা ক্যান্সেল করবে তো এরকম যদি কোনো ভয় থাকে সেক্ষেত্রে আমি মনে করি আপনারা সিঙ্গেল পেমেন্ট নেওয়াটা ঠিক হবে না উচিত হবে না আমার মনে হয় তাহলে স্টোন অর্ডারটা নিতে পারেন স্টোন অর্ডারের ভালো দিক হচ্ছে ধরেন আপনার একটা চ্যানেলে সাবস্ক্রাইবার করতে ধরেন আমাদের অ্যাভারেজ পনেরো দিন সময় লাগে এবং ধরেন অস টাইম লাগতে আমাদের পনেরো দিন লাগে টোটাল ধরেন এক মাস অ্যাভারেজ তো আপনি যদি এবার আসেন যে আমি দুইটা পেমেন্ট নিব ধরেন আপনি পনেরো দিন কি করুন প্রথম মাইনিস্টোর তৈরি করলেন তো এটা কিভাবে তৈরি করে আমি একটু আপনাদেরকে দেখাই আমি যে কোনো একটা আমার এখানে অনেক ক্লায়েন্ট আছে ঠিক আছে আমি আপাতত একটা ক্লায়েন্টকে এখানে আমি ধরেন আমার যে কোনো একটা গিক আমি করে দিই ধরেন ইউটিউব ওকে ইউটিউবে আমি এখানে এসে সবাই তো এইভাবে সিঙ্গেল অফার তৈরি করতে পারেন ইজিভাবে সিঙ্গেল অফার তো যে কেউ তৈরি করতে পারেন সেম একই ঠিক আছে আমরা একটু ব্যাক করে এখান থেকে আমরা গিকটা নিয়ে আসি এখানে আইসা ধরেন এখানে আমরা স্টোন অর্ডার করব। এটা এই এটার কাহিনীটা কি এটার কাহিনীটা হচ্ছে ধরেন আপনি পনেরো দিনের জন্য আপনার একটা অফার ভাগ করে নিলেন যে ফিফটি পার্সেন্ট আপনি কাজ করবেন কি আপনি এই পনেরো দিন যেমন ফার্স্ট স্টোন ধরেন এটাই উপরে যে নামটা আছে যেন ফার্স্ট স্টোন আমি এটাই দিয়ে দিলাম দিয়ে ধরেন এটা আমি করে দিব হচ্ছে পনেরো দিনে ওকে পনেরো দিন আমি করে দিই পনেরো দিন ধরেন আপনাকে একশো বিশ ডলার দিচ্ছে বা দেড়শো ডলার দিচ্ছে ধরেন একশো বিশ ডলার তার মানে কি ষাট ডলার আপনি এখানে দিবেন ষাট ডলার তো তার মানে কি একশো বিশ ডলার অর্ধেক হচ্ছে ষাট তো ষাট দিলেন আপনার টোটাল চ্যানেলের কিন্তু বাজেট হচ্ছে কি আপনার টোটাল চ্যানেলের বাজেট হচ্ছে একশো বিশ ডলার এবার আপনি উপর একটা ডেসক্রিপশন লিখতে হবে যে আপনি কি কাজটা করবেন যেমন আপনি এখানে লিখতে পারেন তো ধরেন আমি এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি আমি দিব যেমন লিখতে পারি I will give uh, give um, sorry give one K one K আমি একটা ফুল একটা বাইরের সাথে কথা বলতে ধরেন K one K subscribe subscribe and and four K ধরেন আওয়ার্স ওয়ার্স আওয়ার্স আওয়ার্স দিয়ে দিলাম in thirty days thirty days okay এখানে আমি যদি এটা পাঠাবো না আমার এই ক্লায়েন্টের সাথে এটা আমার সাথে যায় না এটা অন্য একটা ক্লায়েন্ট ধরেন এখানে দিয়ে দিলেন আমি আমি কি করব আমি এটা আমি বলে দিলাম যে আই উইল গিভ আমি দিব one K subscriber and four K hours time in thirty days okay এখানে আমি লিখলাম হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ওকে সাবস্ক্রাইব এখানে দেখেন আমি লিখলাম হচ্ছে আমি তিরিশ দিনের মধ্যে আপনার এক হাজার ঘন্টা ওয়াচ টাইম সরি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা অস্টাইম টাইম কিন্তু দিব এটা আমার হচ্ছে মেন ডিসক্রিপশন ঠিক আছে এবার এখানে আপনি ভাগ করে নিতে পারবেন ধরেন এখানে আপনি কি করলেন যে এটা হচ্ছে রিভিশন চাইলে আপনি একবারে দিতে পারেন একবারই হবে অথবা না চাইলে ডন্টরি দিতে হবে না ঠিক আছে এটা আপনার ইচ্ছা তো আমি এটা একটা মাইনিস্টার তৈরি করলাম এখানে আমি লিখলাম হচ্ছে আই উইল ধরেন আই উইল ওকে আমি উপরেরটা কপি করে এখানে দিয়ে দিই ওকে যেমন আমি দিব কি এক হাজার subscribe in okay in Ponore okay subscribe আমরা এটা কি করব আমরা দিব হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার দিব পনেরো দিনের ভিতরে ওকে এটা দিয়ে আমরা একটা মাইনস্টোন তৈরি করে ফেলি এখান থেকে সেভ করে ফেলি সেভ করে দেখেন উপরে একটা কিন্তু মাইনস্টোন হয়ে গেল এবার সেকেন্ড মাইনস্টোন চলে আসে আপনি এটা নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারেন এটা বোঝার ক্ষেত্রে আপনি সেকেন্ড মাইনস্টোনই আমি দিয়ে দিলাম ধরেন এবার আমি সেকেন্ড মাইল স্টোন এটা আমি ষাট ডলার করে দিই ধরেন এটাও আমি ষাট ডলার করে দিই এটা ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে এটাও পনেরো দিন ওকে এটাও পনেরো দিন করে দিলাম এবার এবার রিভিশন আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করে ধরেন আমি কি দিব আমি এখানে বলে দিতে পারি যে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দেবো এটাই আমি কপি করি ঠিক আছে দেখেন একদম সিম্পলভাবে তো এটাও আমি কপি করলাম আপনি চাইলে আরও মাইনস্টোন বাড়াইতে পারেন ঠিক আছে সেটা আপনার উপর নির্ভর করে তো আমি এখানে ধরেন আমি আ করে দিই এটা এটা দিব I will give four K watch hour in okay okay এটা দিয়ে দিলাম দেখেন সেভ মাইনস্টোন তো আমার দুইটা মাইনস্টোন কিন্তু হয়ে গেল এবার বায়ার যদি বলে যে তুমি কাজ শুরু করো আপনি কাজটা শুরু করে দিবেন যখন আপনার পনেরো দিনের ভিতরে আপনার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আপনি এটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে এই টাকাটা আপনি পেয়ে যাবেন তারপর সেকেন্ডটার অপশনে আসার পরে যদি বায়ার মনে করে দেন আমি কাজটা ক্যান্সেল করে দিব তাহলে কি আপনার সেকেন্ড অর্ডারটা মানে সেকেন্ড স্টোনটা আপনার কি ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আপনি পূর্বে ষাট ডলার যে কাজ করছেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন এই জন্যে আপনার এটা সুযোগ সুবিধাটা ভালো যদি বায়ার বলে যে না আমার প্রথমে ধরেন আমি তুমি স্টোন তৈরি করছো সেটা আমার ইয়া করে দিতে হবে ধরেন আমার ওয়াশ টাইমটাকে বাড়ায় দিতে হবে তাহলে ওয়াশ টাইমের এটা আপনি উপরের দিকে তুলে দিলেন দেখছেন উপরের দিকে তুলে দিলাম তাহলে ওয়াশ টাইমের টাকা চলে গেল এরকম করে মানে ছোট ইয়া করে দিতে পারবেন এক দুই তিন করে দিতে পারবেন ঠিক আছে এভাবে করে আপনি যখন বাইরেকে স্যান্ড অফার করবেন তখন কিন্তু এটা মাইলস্টোন অর্ডারে চলে যাবে বাইরের কাছ থেকে বাইরে যখন অ্যাকসেপ্ট করবে আপনি পনেরো দিনের ভিতরে একটা করে কাজ শেষ করবেন আর অটোমেটিকলি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ঠিক আছে আর বাইরে অ্যাকসেপ্ট করলে হবে না করলেও সমস্যা নাই তো আপনি এটা করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা হবে না আর এটা হচ্ছে ফাইবারের ভালো একটা দিক আমি মনে করি কারণ হচ্ছে এতে আপনার কোনো প্রকার রিস্ক হইল না আপনি টাকাতে কাজ করালে সে টাকাটা কিন্তু আপনি তুলতে পারতেছেন ঠিক আছে একটা রিস্ক থাকে না তো এটা হচ্ছে সিস্টেম তো আপনি চাইলে এই সিস্টেমে কাজগুলো করতে পারেন তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে এবং যদি কিছু শিখতে পারেন আমাদের সাথেই থাকবেন ওকে দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো টপিকের উপরে